চলে যাব ফাইবারে কারণ আমি আবার ফাইবারে যাই একবার তো হয়ে গেল একটা কিছু ওকে ফাইবার ডট কম যেহেতু আমরা এই মার্কেট প্লেসের সার্ভিসগুলো দিব তো আমরা আগে মার্কেটটা কমপ্লিটলি রিসার্চ করে নিব ওকে তো এখানে আমি লিখবো হচ্ছে ধরেন YouTube channel create YouTube channel ক্রিয়েটের সার্ভিস অনেকগুলো বেশি থাকে যদি আপনি লেখেন YouTube channel set up set up set up YouTube channel YouTube channel set up YouTube channel এটা লিখে যখন আমি সার্চ করব তখন দেখতে পারবো যে আমাদের সার্ভিস মানে আমাদের প্রতিযোগী টোটাল হচ্ছে বারো হাজার বারো হাজার তিনশো বত্রিশটা এবং যদি আমরা অনলাইন দিয়ে দেখি তাহলে আমাদের প্রতিযোগী হবে হচ্ছে বারোশো বিশটা মানে বারোশো বিশ জন প্রতিযোগী বা সার্ভিস আমাদের সাথে প্রতিযোগী এই একটা কিওয়ার্ড এটা দিয়ে আমরা লং টাইম কাজ করতে পারবো আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা শুধু ইউটিউব চ্যানেল তৈরি করেও হিউজ টাকা ইনকাম করে হিউজ টাকা মানে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিলে দেখা যায় যে আপনাকে কমসে কম কমসে কম ধরেন দশ ডলার দিবে এবার দশ ডলারের পরে কি হয় দশ ডলার পরে দেখে বলবেন যে তোমার চ্যানেলটাকে ফুল অপটিমাইজেশন করে দিব ভিডিও আপলোড করার প্রয়োজন পড়বে বা ভিডিও এডিটিংয়ের প্রয়োজন পড়বে এরকম অনেক কাজ থাকে একটা চ্যানেলের তো আপনি যখন তাকে এই এগুলো আবার অফার করবেন তখন দেখা যাবে যে ভাইয়ার বলবে যে ঠিক আছে তুমি এই কাজগুলো করো তারপরে এগুলো করার পরে আপনাকে বায়ারকে আবার কাজ ধরাই দিতে হবে যে তাহলেই করো তোমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেই ফুল চ্যানেল মনিটাইজেশন করে দিলে তুমি ইনকাম করতে পারবা তাহলে তুমি আবার ফুল মনিটাইজেশন এর সার্ভিসটা নিতে পারো তো দেখা যাবে একটা ক্লায়েন্টের তো দেখা যাবে যে একটা ক্লায়েন্টের আমরা এক থেকে দেড়শো দুশো ডলার নিতে পারবো এই একটা কাজ শিখেই মানে আপনাকে প্রথম অবস্থায় একটাতে শুরু করতে হবে বাইরের সাথে কানেকশন হতে হবে বা একটা অর্ডার নেওয়ার পরে বায়ারকে আরও অনেকগুলো তার প্রয়োজনীয়গুলো তুলে ধরতে পারবেন তো এই একটা কিওয়ার্ড যেমন আছে তেমন আরেকটা কিওয়ার্ড আছে এখানে যদি লেখেন ক্রিয়েট তাহলে ক্রিয়েট লেখি তাহলে আমরা আরও অনেকগুলো সার্ভিস পাবো এখানে দেখেন আটান্ন হাজার এটা কিন্তু হিউজ সার্ভিস এখানে অনেকেই এখানে দেখবেন যে চ্যানেল তৈরি করে কেউ কেউ আছে ব্যানার তৈরি করে তারগুলো এখানে চলে আসে ঠিক আছে এরকম অনেক সার্ভিস পাবেন এই যে কেউ একজন দেখেন লেখছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা হচ্ছে রিল্যাক্স মিউজিক মিউজিক তৈরি করে দেয় এগুলো আপনাদের সামনে শিখাবো এই মিউজিক তৈরি করার বিনিময়ে তিনি ইনকাম করতেছে এখান থেকে দেখেন একটা মিউজিক তৈরি করে দেয় চল্লিশ ডলার বেসিক প্যাকেজ তো এরকম সার্ভিস আছে যেমন আরও কিছু আছে যেমন অপটিমাইজেশন অপটিমাইজেশন আমাদের যে যেহেতু এখানে প্রতিযোগী অনেক বেশি মানে ক্রিয়েটেড ক্রিয়েট যে কিওয়ার্ডটা আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট তো এখানে আমাদের প্রতিযোগী সেই জন্য আমাদেরকে মাল্টিপল কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে এখানে মাল্টিপল কিওয়ার্ড হচ্ছে অনেকগুলো কিওয়ার্ডের মিশ্রিত তাহলে কি আমাদের চ্যানেলের বা আমাদের গিকগুলো র্যাঙ্ক করাতে সহজ হবে বা যে কোনো একটাতে র্যাঙ্ক করলেও দেখা যাবে আমরা এখানে লং টাইম টিকতে পারবো এখানে যারা কাজ করতেছে বেশিরভাগগুলোই দেখবেন যে মাল্টিপল কিওয়ার্ড তারা ব্যবহার করতেছে মাল্টিপল কিওয়ার্ড দেখেন যদি আপনি এক থেকে দুইটা কিওয়ার্ড দিয়ে আপনি গিক তৈরি করেন সেটা আসলে মাল্টিপল কিওয়ার্ড হবে না দেখেন এখানে ক্রিয়েট একটা আছে সেট আপ একটা আছে ডিজাইন একটা আছে অ্যান্ড অপটিমাইজ এখানে দেখেন কতগুলো কিওয়ার্ড এখানে অ্যাড করছে তারা এগুলো হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড তো হতে পারে কারো কারো ক্ষেত্রে ক্রিয়েট ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা দিয়ে র্যাঙ্ক করবে কারো কারো সেট আপ দিয়ে র্যাঙ্ক করবে কারো কারো ডিজাইন দিয়ে কারো কারো অপটিমাইজেশন দিয়ে র্যাঙ্ক করবে তো এরকম আমরা এই কাজের সার্ভিসটা দিতে পারি তো আমরা সার্ভিস দেওয়ার জন্য আমাদের কি করতে হ্যাঁ বলেন ওকে তো আমি আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করি ওকে ওকে এখানে আমার একটা অ্যাকাউন্টে যাই আমি top SEO SEO agency agency এখানে আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম ওকে এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টের ভিতরে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজেশনের জন্য একটা গিগ তৈরি করব তো আপনারা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে আমাদের আমার মতো এরকম অনেকগুলো গিগ দেখতে পারবেন না এরকম সাদামাটা এখানে দেখেন কোনো গিগ নাই নো অ্যাক্টিভ গিগ এখানে কোনো প্রকার অ্যাক্টিভ গিক নাই আপনাদের এরকম নাও আসতে পারে এখানে বিকমে সেলার লেখা আসতে পারে অথবা ক্রিয়েট লেখা থাকতে পারে তো ক্রিয়েট করতে করতে কন্টিনিউ করতে করতে আপনারা আসবেন ওকে কন্টিনিউ করতে করতে থাকবেন ওখানে দেখবেন যে অনেকগুলো যদি কারো এরকম প্রবলেম থাকে যে কন্টিনিউ জিনিসটা দেখাচ্ছে না তাহলে শেয়ার করতে পারেন অথবা ক্লাস শেষে আমার সাথে আবার ডিসকাস করতে পারেন তো আমরা কি করব ক্রিয়েট এ নিউ গিক আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আপনি যখন ওই মানে ক্রিয়েট বা কন্টিনিউ ক্লিক করতে করতে যাবেন লাস্টের দিকে দেখতে পারবেন আপনার এখানে এরকম একটা অপশন চলে আসবে গিকের একটা অপশন চলে আসবে হ্যাঁ তো এখানে জিনিসটা কি এখানে হচ্ছে ফার্স্টে একটা গিকের কতগুলো জিনিস থাকে বা কি কি বিষয় থাকে একটা গিকের ভিতরে প্রথমে একটা গিকের ভিতরে একটা টাইটেল থাকে টাইটেল তারপরে থাকে হচ্ছে ক্যাটাগরি তারপরে থাকে হচ্ছে সার্চ ট্যাগ এটা হচ্ছে থাকে মূলত ওভারভিউতে তো এগুলো কোথায় থাকে মানে অন্যের গিক যদি আমরা দেখি তাহলে আরও ভালো দেখতে পারবো আমরা যেগুলো আসলে কোথায় থাকে তো আমরা এখানে সেমভাবে আবার লিখি set up set up set up YouTube channel YouTube channel এটা লেখে যদি সার্চ করি আপনাকে একটা গিকের এক্সাম্পল আমি যাচ্ছি এরপর আর বোঝানোর দরকার পড়বে না তো ধরেন এই একটা লোক এক হাজার প্লাস শুধু ইউটিউব চ্যানেলের বিভিন্ন জিনিস তৈরি করতেছে করে কাজ করে ফেলছে তো এই যে দেখেন উপরে এটার বলা হয় টাইটেল গিক টাইটেল এটা থাকে হচ্ছে মূলত এই যে গিক টাইটেল এই জায়গায় থাকে মানে এই জায়গায় দিলে আপনার এই জায়গাতে চলে আসবে এবং উপরের দিকে দেখেন সুন্দর লেখা আছে digital marketing social media marketing profile set up and integration এখানে যে ক্যাটাগরিটা আছে এটারে বলা হয় ক্যাটাগরি ক্যাটাগরিটা কোথা থাকে ক্যাটাগরিটা থাকে এই যে এই জায়গায় দেখেন ক্যাটাগরি লেখা একটা অপশন আছে এখানে আমাদেরকে ক্যাটাগরিগুলো দিতে হবে তো তারপরে পজিটিভ কিওয়ার্ড পজিটিভ কিওয়ার্ডগুলো আপনি প্রতিটা গিকের নিচের দিকে আপনি দেখতে পারবেন যে তারা কি কি ধরনের ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো ইউজ করছে সেগুলো আমরা এখানে দেখতে পারো যেমন এখানে রিলেটেড টেক্সট দেখাইতেছে YouTube set up YouTube create YouTube channel set up এগুলো এগুলো আমাদেরকে এখানে বসাতে হবে আমরা অন্যেরগুলো দেখেও তৈরি করতে পারবো চাইলে আমরা নিজেদের মতো করেও তৈরি করতে পারবো তো আশা করি এইগুলো মেয়েদের আর কোনো সমস্যা হওয়ার কথা না এবার আসি এটা কিভাবে করব আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব যেহেতু আমাদের সবারই স্কিল খুবই ভালো ইংলিশে হ্যাঁ সেজন্য আমরা বাংলায় আগে লিখব সেটা আবার গুগল ট্রান্সলেট দিয়ে ইংলিশ করে নিতে পারি তো আমি এখানে লিখব I will I will create আমি এখানে কিন্তু সবগুলো কিওয়ার্ড ব্যবহার করব create set up set up optimize অপটি অপটিমাইজ মাইস YouTube YouTube channel channel and and works works as a manager ম্যানে ম্যানেজার ওকে ওকে ম্যানেজার আমি ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজ করব এবং ম্যানেজার হিসেবে কাজ করব এই একটা টাইটেল আমি লিখে ফেললাম তো আপনি যদি অন্যেরটা হুবহুব কপি করে দেন তারপরেও কিছু হবে না বা আপনার কোনো প্রবলেম হবে না এই জায়গার ভিতরে মানে ওভারভিউতে কখনোই কপিরাইট হয় না ওভারভিউ প্রাইসিং এই দুইটা জায়গায় এবং কি রিকোয়ারমেন্ট এই যে এখানে একটা জায়গা আছে রিকোয়ারমেন্ট এই দুইটা জায়গায় কপিরাইট হয় না তো আপনি দুইটা দুইটা তিনটা জায়গায় আপনি ইজিভাবে আপনি আপনার সামগ্রী মানে অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু তারপরে আপনি চাবেন যে নিজের মতো করে লেখার তো ধরেন এখানে যদি আমরা কিছু দেখি অন্যের গিকগুলো দেখি কোনটা তো অর্ডার বেশি দেখেন এই একজনে লেখে কি I will create set up YouTube channel with logo art intro outro এইগুলো দিছে হ্যাঁ আবার কেউ লেখছে I will create set up YouTube channel just দুইটা কথায় এখন এখানে প্রায় সার্ভিস আছে বারো হাজার তো সার্ভিস একই এখন কারোর সাথে কারোর তো মিলে যেতেই পারে এটা অস্বাভাবিকের কিছু না তো এখানে তো কাজ তো সেম দেখেন এই একজন লেখছে I will create and set up YouTube channel I will create YouTube channel set up এই যে দেখেন সেম একই জিনিস দিয়ে দিছে দুইজনে ঠিক আছে জিনিস দিয়ে দিছে কিন্তু ভিতরে তাদের সার্ভিস কোয়ালিটি দুজনেরই ভিন্ন ভিন্ন আমি যদি তার গিকটা দেখি এবং তার গিকটাকে যদি আমরা ফলো করি এই দুজনের গিক যদি কম্পেয়ার করি দেখি দুজনের এক কিনা দেখেন তার ব্যানারটা আলাদা প্রথমে পেয়ে গেলাম ব্যানার আর ডিফেন্ড তারপরে আমরা যদি এখানে যাই তার ব্যানারটা আলাদা এবং এতক্ষণে আসে কি বুঝলাম না তেরজনের ভিতরে ক্লাসে আজকে নাই এখন আইসা ডিস্টার্ব শুরু করছে তো এখানে আমি যদি দেখি দুইটাই কিন্তু সার্ভিস পুরাটাই ভিন্ন এখানে লেখেন দেখেন একরকম লেখছে এখানে কিন্তু আরেক রকম লেখছে ডেসক্রিপশন তো দুইটাই কিন্তু আলাদা তো আমরা সেমভাবে আমরা এগুলো কপি করতে পারি অন্যটা যদি আপনার এখানে কোনো টাইটেল ভালো লাগে সেটা কিছুটা চেঞ্জ করে আপনি দিতে পারেন যেমন আমি যদি আপনাদেরকে আরও কয়েকটা লিখি ধরেন ক্রিয়েট সেট আপ ওকে এটাই কপি করব আমি কপি করে আমি চাইলে আরেকটা বানাইতে পারি এরকম আমি অনেক বানাইতে পারবো হ্যাঁ তো এখানে লেখেন I will create set up optimize and design design design your YouTube channel তাহলে কি লিখলাম আমি আপনার ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজ এবং ডিজাইন করব তো এরকমভাবে আপনি ধরেন এই একটা নিলেন কপি করলেন আবার ইন এখানে লাস্টে আপনি যদি ইন ওয়ান ডে বা চব্বিশ আওয়ার্স চব্বিশ আওয়ার্স আওয়ার্স আমি চব্বিশ ঘন্টার ভিতরে আমি চব্বিশ ঘন্টার মধ্য ওকে মধ্যে আপনার ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজেশন এবং ডিজাইন করব এটা আপনি ইউজ করতে পারেন অথবা শুধু আপনি এটাও ইউজ করতে পারেন আপনি এগুলো ইউজ করতে পারেন কিছু যায় আসে না তো আপনার যেটা খুশি ব্যবহার করতে পারেন আবার ধরেন এটা কপি করে আমি ধরেন নিচের দিকে নিয়ে আসবো এটাকে আমি আরেকটা ফরম্যাটে রূপ দিতে পারি যখন এখানে create set up optimize and design আছে আমি ডিজাইনটা কেটে দিয়ে আমি এখানে শুধু ম্যানেজটা বসায় দিতে পারি ম্যানেজ ম্যানেজ ওকে ম্যানেজ তাহলে কি হলো আমি আপনার ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজ এবং পরিচালনা করব। তাহলে কিন্তু আমার আরেকটা টাইটেল হয়ে গেল কর্নেরটাও দুইটা একটা শব্দ চেঞ্জ করে আপনি নতুন একটা ডিজাইন বা নতুন একটা টাইটেল তৈরি করতে পারেন আমার যেটা ভালো লাগতেছে উপরেরটা আমার এটা খুব ভালো লাগতেছে আমি এটা কি করব এখানে যে আই উইল পর্যন্ত আছে আই উইল পর্যন্ত আমি নিব না এই পর্যন্ত আমি নিব না আমি শুধু তারপরে আই উইলের পর থেকে যতটুক থাকবে আমার টাইটেলে আমি ওইগুলো কপি করব। আমি কপি করা শেষ কন্ট্রোল সিদা কপি করলাম কপি করে আমি এখানে দেখেন আই উইল পর্যন্ত দেওয়া আছে আমি এটা পেস্ট করে দিব তাহলে এখানে কিন্তু আই উইল অলরেডি আছে তো এটা বাকিটা দিয়ে আমার কিন্তু একটা ই হয়ে গেল টাইটেল হয়ে গেল ওকে তো আমি এই টাইটেলগুলো আপাতত আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওকে এটা দিয়ে দিলাম তারপরে আপনি আমরা আবার চলে যাব ওই জায়গায় আগের জায়গায় তো এটার পরে এবার আমরা এখানে দেখব যে কোন ক্যাটাগরিতে ক্যাটাগরি জিনিসটা হচ্ছে কেন লাগে আমাদের যে আপনি ক্যাটাগরির উপর বেস করে মূলত ব্রিফ আসে আগে ব্রিফ আসতো না আগে আসতো বায়ার রিকোয়েস্ট মানে বায়ার আসার অনেকগুলো সিস্টেম আছে তার মধ্যে একটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট কিন্তু এখন বায়ার আসার একটা মাত্র বলতে পারেন এই দিক দিয়ে ক্যাটাগরি দিয়ে সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিফের মাধ্যমে ক্লায়েন্ট আসে যদি আপনি অর্ডার ভালোভাবে পান দেন নিয়মিত এখানে অ্যাক্টিভ থাকেন কাজ করেন তাহলে ক্যাটাগরির উপর বেস করে আপনার ব্রিফগুলো চলে আসবে যদি ওই রিলেটেড কোনো সার্ভিস যদি কোনো ক্লায়েন্ট নেওয়ার জন্য পোস্ট করে বা ফ্রিলান্সার খুঁজে তাহলে আপনাকে খুঁজে বের করতে পারবে তো তাহলে আমরা কোন সার্ভিসটা দিব দেখেন এখানে সবাই ইন্টিগ্রেট ইউজ করছে দেখি তারা কোন ক্যাটাগরি ইউজ এখানে ম্যানেজমেন্ট ইউজ করছে তো আমরা দেখি এখানে ইউটিউব ম্যানেজমেন্ট ইউজ করছে মার্কেটিংয়ের ক্যাটাগরিতে ইউজ করছে আমি আরও কয়েকটা গিক দেখব দেখার পরে আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরি ব্যবহার করব তো ওকে তো এখানেও অন্য ক্যাটাগরি ব্যবহার করছে আরও দেখি আমরা টপ টপ সার্ভিস কারা কারা দিতেছে আটটা এখানে নতুনদেরকে প্রায়োরিটি দিতেছে ফাইবার খুব ভালোভাবে কারণ এখানে দেখেন সবাই নতুন সেলারগুলো প্রথমে চলে আসছে আর পুরাতন সেলারদেরকে লাস্টের দিকে দিছে তো আমরা কি করি আমরা লাস্টের দিকেই যাইতে পারি ওকে এই একটা দেখি যদি এটা দেখি কোন ক্যাটাগরি দিয়েছে ওকে এটাতে দিয়েছে হচ্ছে ইউটিউব চ্যানেল আমরা এই ক্যাটাগরি ইউজ করতে পারি তো এটা কী লেখা আছে digital marketing video marketing and YouTube management okay তাহলে আমার ক্যাটাগরি হবে এখানে আমি প্রথমে দিব কি প্রথমে দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেকেন্ডটাতে আমি দিব হচ্ছে ধরেন ভিডিও মার্কেটিং নিচের দিকে ভিডিও মার্কেটিং ওকে না না না না সমস্যা নাই এগুলো সব এগুলো আসলে কোনো কিছু ম্যাটার করে না এগুলো যে ক্যাটাগরির উপর বেস করে আপনি দিতে পারেন অথবা আমরা শুধু এটা ইউজ করতে পারি এই যে লাস্টেরটা এই দেখেন social media marketing profile set up integration এটাও ভালো একটা মানে কিওয়ার্ড বা ট্যাগ ইয়া ক্যাটাগরি বলতে পারেন তো আমরা এখানে থেকে আমরা ভিডিও মার্কেটিং এটাতে দেখতেছি সবাই ব্যবহার করতেছে এই ভিডিও মার্কেটিংয়ের সার্ভিসটা মনে হয় এখানে কম তো আমরা যেটা করব এখান থেকে আমরা ম্যানেজমেন্ট চ্যানেল ম্যানেজমেন্টটাও ব্যবহার করতে পারি অথবা প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশনটাও ব্যবহার করতে পারি তাহলে আমি এইটাই ম্যানেজমেন্টটাই ব্যবহার করলাম এবার আমি চাচ্ছি যে এখানে আমার কিছু ট্যাগ দিতে হবে যেগুলো আমার গিকের সাথে যাবে মানে আমি যে কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করাতে চাচ্ছি সেই কিওয়ার্ডগুলোকে আমাকে নিচের দিকে দিতে হবে ওকে তো আগে এখানে দেখেন গিক মেটাডাটা এখানে আমাদের কিছু সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন ধরেন আমি চাচ্ছি যে কসমেটিক্স অ্যানিমলস তারপরে তারপরে আমরা দিতে পারি হচ্ছে গেমিং কয়েকটা দিয়ে দিতে পারি মানে এখানে টোটাল পাঁচটা দিতে বলছে আমাদেরকে দিতে হবে তো রিয়েল এস্টেট ইউজ করতে পারি আপনারা এখানে যা খুশি দিতে পারেন হ্যাঁ তারপরে আমরা স্পট অ্যান্ড ফিটনেস এটাও ইউজ করতে পারি ওকে আমাদের পাঁচটা হয়ে গেছে এবার আমি নিচের দিকে আসবো সার্চ করব এখানে আমার যে কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো আমি পাবো কোথায় একটু আমরা যদি উপর দিকে যাই তাহলে আমরা এই কিওয়ার্ডের এখানে দেখেন টপ টপ যে সার্চ ট্যাগুলো আছে <clears throat> মানে কিওয়ার্ড আছে সেগুলো আমাদেরকে এখানে শো করতেছে অথবা আমরা যে গিকটা সব থেকে বেশি মানুষ অর্ডার পাইছে সেই গিকটাকে আমরা ফলো করতে পারি ঠিক আছে তার নিচের দিকে আমরা দেখলে তাদের ট্যাগগুলোকে দেখতে পারবো যে তারা কি ধরনের ট্যাগগুলো ব্যবহার করছে আমরা কি করব আমি তাহলে এখান থেকে কপি শুরু করে দিই তাহলে কি লিখব আমি প্রথমে লিখতে পারি YouTube channel channel create okay okay আমার দিয়ে আগে আমি বসাই নিই তারপরে ওদেরগুলো আমি দেখতেছি তাহলে লিখব হচ্ছে set up set up channel okay এটা লেখার পরে আপনাকে অবশ্যই ইন্টারে ক্লিক করতে হবে আপনার কিবোর্ডে ইন্টারে ক্লিক করলে আমার মতো এরকম চলে আসবে তারপরে create YouTube create YouTube YouTube তারপরে আপনাকে ব্যবহার করতে হবে ডিজাইন দিতে পারি আমরা অথবা set up YouTube set up channel দিছি ডিজাইন ওকে ডিজাইন ইউজ করি আমরা design design YouTube design YouTube তারপরে আমরা ইউজ করতে পারি শুধু ইউটিউব দেখি আরও কয়েকটা দেখি এখানে তারা কি কি ব্যবহার করছে তো এখানে লেখছে channel create YouTube set channel art okay create channel এটা আমাদের সাথে মিলে গেছে YouTube channel set okay channel set channel set channel set okay আমরা এটা কপি করি এটাও আমাদের সাথে যায় ওকে দিয়ে দিলাম তারপরে আমরা আরও কিছু ইউজ করতে পারি ইউটিউব এগুলো আসলে উলুট পালট করে দিতেছি আর কি ওকে দিয়ে দিলাম পাঁচটা দেওয়া দরকার জাস্ট দিয়ে দিলাম তো এবার আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করব কন্টিনিউ করা শেষ আমাদেরকে নেক্সট নেক্সট স্টেপে নিয়ে আসবে তো এবার আসি প্রাইসিং প্রাইসিংটা হচ্ছে আপনি রেস্টুরেন্টে গেলে অনেক সময় দেখতে পারবেন যে তাদের কিছু মেনু থাকে যে একজনে খাবার খেলে আপনাকে হয়তো বিশ টাকা রাখবে কিন্তু তার সাথে হয়তো আপনাকে একটা সস গিফট করতে পারে মানে তাদের মেনুতে আপনি ধরেন বলে দিয়েছে যে দেখো তুমি একজন মানুষে যদি রেস্টুরেন্টে আসো ধরো একটা জিনিস একটা প্যাকেজ খাইলা একজনের প্যাকেজের ভিতরে আপনাকে জাস্ট একটা সস গিফট করবে এক্সাম্পল এগুলো আর দশজনের ধরেন দুইজনে খাইবেন দুইজনে খাইতে গেলে টাকাও বেশি লাগতেছে তাহলে দুইজনকে ধরেন একটা কম্বো প্যাকেজ খাইলে দুইজনের একটা কম্বো প্যাকেজ তো ওই কম্বো প্যাকেজের ভিতর ধরেন সফট সফট ড্রিঙ্কস অ্যান্ড বলতে পারেন যে একটা সস দুইটা জিনিস গিফট করলো এবার যদি ধরেন তিনজনে খাইতে যায় তাহলে ধরেন তিনটা প্যাকেজ হবে তিন নাম্বার প্যাকেজের ভিতরে বলে দেওয়া থাকবে যে তিনজনে খাইতে পারবে এটা পরিপূর্ণ এটার সাথে কী কী ফ্রি থাকবে সস থাকবে সফট ড্রিঙ্কস থাকবে পাশাপাশি ধরেন আপনাকে চিপস ফ্রি দিতে পারে হুম এটা বলে দিবে জি বলেন অনেকে আছে ভাই আপনার মানে বিভিন্ন গ্রুপে অ্যাড আছে তো আমি দেখি অনেকে পোস্ট করে এতদিন হয়ে গেছে আপনার গিগ পাবলিশ করছে অর্ডার আসতেছে না তিন মাস চার মাস কেউ কেউ ছয় মাস এরকম বলে খুবই হতাশ এটা কেন হয় ভাই আসলে বলে যে সবকিছু ঠিক আছে আপনার ব্যানার থেকে শুরু করে সবই ঠিক আছে কিন্তু অর্ডার আসে না ওকে এখানে যেহেতু ক্লাস হচ্ছে একটা আর যাদের গ্রুপে এটা বলে তাদেরকে বলতে হবে আপনার এই কথাটা ঠিক আছে ওইখানে বলবে ওইখানে সবাই সবাই হ্যাঁ ফাইবার গ্রুপে আমি আছি দেখি অনেকেই এক বছর যাবত অর্ডার পায় না আমাদের স্টুডেন্টরা কেন এক থেকে দেড় মাসের ভিতরে অর্ডার হ্যাঁ, পায় হ্যাঁ। কেন পায় এখানে তো অবশ্যই কাহিনী আছে তো সিক্রেট জিনিসগুলো তো অবশ্য তারা দিবে না সিক্রেট জিনিসগুলোকে আপনাকে দিবে না তো আপনি গিগ বানায় রাখলে তো হবে না এখানে স্টেপ বাই স্টেপ এগোতে হবে কিছু কাজ আছে এগুলো করতে হবে তো আচ্ছা। আপনা আপনি অর্ডার এখন এত সহজে পাওয়া যাবে না ঠিক আছে ওগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো দরকার নাই ওরা হতাশ হয়েছে হয়েছে ওইখানে থাক না হতাশ হয়ে ঠিক আছে থ্যাংক ইউ তো আমরা এখানে প্যাকেজগুলো দিব প্যাকেজগুলো আপনার মতো করে সাজাইতে পারেন ধরেন একটার ভিতরে আমরা ধরেন দিতেছি দেখেন কি কি ধরেন আমি এখানে দিলাম হচ্ছে বেসিক বেসিক একটা ইয়া করব বেসিক ইউটিউব চ্যানেল তৈরি করব okay basic YouTube channel channel create channel create এটা আমরা ব্যবহার করব করার পরে ধরেন এটার ভিতরে আমরা কি কি প্যাকেজ দিতে পারি ধরেন এখানে লিখতে পারেন ইউটিউব চ্যানেল ইউটিউব এখানে আমার কিওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই প্লেসমেন্ট করতে হবে যে আপনি যে কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেগুলো আপনাকে এখানে ব্যবহার করতে হবে তাহলে লিখবেন উপরে আমি কপি করতে পারি YouTube channel create okay copy করলাম তাহলে আমার দুইটা কিন্তু কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট হয়ে গেল ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিলাম ফার্স্টে আমি কি করব বেসিক ইউটিউব চ্যানেলের ভিতরে কী কী করব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব অ্যাট্রাকটিভ লোগো ডিজাইন করব অ্যাট্রাকটিভ ওকে অ্যাট্রাকটিভ ফাইবারে অনেকে আছে যারা কোনো জায়গায় কোনো জায়গায় ভর্তি না হয়ে কোনো জায়গায় কোনো কোর্স না করে একটা গিগ বানায় বসে রয়েছে হইল তাহলে গিগ ঠিক আছে কি না না ঠিক আছে ওটা দেখার কোনো সিস্টেম আছে একজন প্রফেশনালকে দেখাক যে গিগটা কতটুকু ঠিক আছে তারা দেখায় না ঠিক আছে তারা নিজেদের মতো বসে থাকে বলে যে কেউ কেউ আছে আমাদের সময় দুই হাজার উনিশের দিকে একটা ছেলে ছিল ঢাকা থেকে তো বলতেছে ভাই আমি প্রতিদিন আট ঘন্টা করে সময় দেই ফ্রিলান্সিংয়ে আমি এমনও দিন আছে আমি ছয় মাস ধরতে গেলে রাত দিন চব্বিশ ঘন্টায় সময় দিছি তারপরে আমি অর্ডার পাই নাই বললাম তাই নাকি এত কাজ করছেন তারপরে অর্ডার পান নাই ঘটনা কি তাহলে চলেন আগে দেখি আপনার অ্যাকাউন্টের কী অবস্থা পরে অ্যাকাউন্টে ঢুকছি যায় দেখি যে গিকের অবস্থা খুবই বেহাল অবস্থা গিকের ব্যানার ভালো নাই ডেসক্রিপশন লিখতে পারে নাই প্রাইসিং তো আরও লেখে নাই ঠিক আছে শুধু গিক বানায় থিয়ে দিছে বলতেছে গিক ওটা হচ্ছে নামে গিক তারপরে আমি বললাম কি ভাই আপনি কি সত্যি করে বলেন যে আপনি কি কম্পিউটার খুইলে পয়সা থেকে সিনেমা দেখছেন না কোনো কাজ করছেন ভাই আপনি জানলেন কেমন আমি সিনেমা দেখছি করলাম এই যে সিনেমার জায়গায় আপনার সময় গেছে ঠিক আছে আপনি কাজের জায়গায় সময় দেন নাই তো ওরা ওইখানে সময় দিতেছে তো আপনি সময় দেন এক মাস লাগবে না এক মাস লাগবে না যদি ফাইবারে যদি কাজ নাও করেন সমস্যা নাই আপনি মার্কেট প্লেসের যেগুলো মার্কেট প্লেসের বাইরে যেগুলো কাজ করতে পারবেন ঠিক মতো এক মাস কাজ করলে আপনার একটা ক্লায়েন্ট আসে পড়বে ছয় মাস অপেক্ষা করতে হয় আর আপনি যদি এক্সপার্ট হয়ে যান মার্কেট প্লেসের বাইরে প্রতিদিন দুইটা তিনটে ক্লায়েন্ট আনা কোনো ব্যাপারই না এগুলোকে সিস্টেমে কাজ করতে হবে ওকে এগুলো নিয়ে আমি আর কথা বলি না ডিজাইন ওকে তাহলে আমি এখানে লিখবো হচ্ছে অ্যাট্রাকটিভ লঘু ডিজাইন আমি লঘু ডিজাইন করব তারপরে এখানে একটা কুমা দিয়ে দিব কুমা দেওয়ার পরে লিখতে পারি এক চ্যানেল আর্ট তৈরি করব চ্যানেল চ্যানেল আর্ট আর্ট তৈরি করব ওকে ইউটিউব চ্যানেল তৈরি মানে ক্রিয়েট করব একটা লোগো অ্যাট্রাকটিভ লোগো ডিজাইন করব চ্যানেল আর্ট তৈরি করব তারপরে আমরা লিখতে পারি হচ্ছে সেকশন একটা অ্যাড করব সেকশন সেকশন ইউটিউবের ক্লাসটা ভালো করে দেখেন সেকশন জিনিসটা কি বুঝতে পারবেন একটা সেকশন তৈরি করব তারপরে আমি একটা প্লেলিস্ট তৈরি করব প্লে প্লে লিস্ট প্লেলিস্ট তৈরি করব তারপরে আমি তৈরি করব হচ্ছে ওকে প্লেলিস্ট তারপরে আমি চ্যানেল ভেরিফাই করব okay channel okay channel verify verify verify verify করব ওকে তার মানে আমি এখানে বলে দিলাম বেসিক প্যাকেজের ভিতরে আমি কি কি করব এবার বেসিক প্যাকেজ কত ডলারে দিবেন এইটা কয় দিনের ভিতরে কাজটা করে দিবেন এটা আমি করে দিব হচ্ছে অনলি একদিন বা দুই দিনের ভিতরে এই কাজটা আমি করে দেবো ধরেন দুই দিনের ভিতরে এই কাজটা আমি করে দেব আমি তার কাছে কি কি নিব কত ডলার নিব আমি দুই দিনের জন্য মানে এই চ্যানেল তৈরি করার জন্য আমি তার কাছ থেকে দশ ডলার চার্জ করব দশ ডলারের ভিতরে আমি এইগুলো তাকে করে দেব এইগুলো একটা বাচ্চাই করতে পারবে ব্যাপার না তাহলে আমাদের প্রথম প্যাকেজটা কিন্তু টোটালি হয়ে গেল এবার যদি আমরা সেকেন্ড প্যাকেজটাতে যাই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ ধরেন এটা এটা তো থাকবে বেসিকটা তো থাকবে পাশাপাশি আপনাকে আরও অ্যাড করতে হবে এটার ভিতরে তাহলে আমি স্ট্যান্ডার্ড দিব হচ্ছে ধরেন দশ বিশ ডলার বিশ ডলারে আপনি কী কী করবেন বিশ ডলারে ধরেন আমি এখানে লিখবো হচ্ছে basic YouTube channel okay standard লেখেন নেই আগে ওকে আমি লিখি এখানে standard stern standard YouTube channel create okay এটা কপি করলাম কপি করে এবার আমি সেমভাবে এখানে বেসিকটা যেটা আছে basic basic package package package package okay package hmm, package basic package plus মানে বেসিক প্যাকেজটা থাকবে তারপরেও আমি দিব কি কি ধরেন আমি একটা ইন্ট্রো তৈরি করে দিব intro intro and and outro outro এটা তৈরি করে দিব তারপরে আমি করব হচ্ছে ধরেন পাঁচটা এটা তো আসলে গিগ বানানোর ক্লাস আউট আর ইনটো যদি এখন বুঝাইতে চাই তাহলে আবার ইউটিউব চ্যানেলে ক্লাসের ভিতরে এগুলো বুঝাইছি আচ্ছা, আচ্ছা। এখন ইন্টো হচ্ছে ভিডিওর প্রথমে আসে আর আউটটো হচ্ছে ভিডিও লাস্টে আসে আচ্ছা, এগুলো আপনি গোপাল বারে দেখতে গেলে বুঝতে পারবেন গোপাল বারে ফার্স্টে কিন্তু গোপাল বারে নিয়ে একটা কিন্তু সংক্ষিপ্ত একটা ধরেন গান আসে ওটা হয়তো এক মিনিটের মতো তারপরে আবার লাস্টের হ্যাঁ। দিকে লাস্টের দিকে দেখতে পারবেন অনেকগুলো আপনার ই আসে আউটটো আসে ওইখানে ঘর ঘর থাকে বিভিন্ন ভিডিও এখানে শো হয় ওটার বলে আউটটো আপনি যদি না বুঝেন তাহলে কষ্ট করে একটু ইউটিউবে যা সার্চ করেন আউটটো অ্যান্ড অ্যান্ড ইন্ট্রো তাহলে পেয়ে যাবেন তাহলে এখানে আমি এটা লেখলাম এবার ধরেন এগুলো আসলে সবগুলো যে করতে হবে এরকম না জাস্ট বাইরকে দেখানোর জন্য ওকে এগুলো কিছু না ধরেন আমি বললাম যে আমি চারটা থামলেন তৈরি করে দিব বা দুইটা থামলেন তৈরি করে দিব দুইটা thumbnail okay and to video to video make uh, video to thumbnail and to video create এটা করে দিব তারপরে ধরেন আমি করে দিব হচ্ছে ফুল এসিও ফুল এসিও করে দিব তারপরে আমরা দিতে পারি ওয়েবসাইট ইন্টিগ্রেশন এগুলো দেখাইছি ওয়েবসাইট ইন্ট্রোগ্রেশন ইন্ট্রোগ্রেশন ওকে তো এটা হয়ে গেল আমার সেকেন্ড প্যাকেজ এখানে আমার দিতে হবে ধরেন এটা আমি তিন দিনে করে দিতে পারি এই কাজটা তারপরে ধরেন প্রিমিয়াম এটা হচ্ছে সব থেকে বড় প্যাকেজ এটার দামও বেশি দেন কাজও বেশি তো আমি এটা দিতে পারি হচ্ছে তিরিশ ডলারের প্যাকেজ এখানে আমি তিরিশ ডলার দিয়ে দিব তিন হাজার টাকা তো এটা দিয়ে দেওয়ার পরে এটা টাইম দিব হচ্ছে নিব হচ্ছে সাত দিন সাত দিন এই কাজটা করে দেব প্রথম অবস্থায় আমাদেরকে সার্ভিসগুলো দিতে হবে লো বা বাজেটে একদম লো টাকায় মানে কোনো টাকাই নিব না ধরতে গেলে জাস্ট আমাদের রিভিউগুলো নিতে হবে জাস্ট আমাদের রিভিউগুলো যখন হয়ে যাবে তখনই আসলে আমাদের যখন বিশটা তিরিশটা রিভিউ হয়ে যাবে তখন আমরা আমাদের প্রাইসগুলো চেঞ্জ করে দিতে পারবো বা প্রাইসগুলো বাড়ায় দিতে পারবো এখন যেহেতু আমাদের নতুন আমাদের কাছ থেকে সবাই সার্ভিস কিনতে চাবে না সেই জন্য আমাদের কম কম দিয়ে সার্ভিসগুলোকে লঞ্চ করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে সবথেকে বড় প্যাকেজ সেটার নাম হচ্ছে আমি এখানে দিতে পারি হচ্ছে advance advance advance YouTube channel create okay copy করলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট ওকে এখানে কি কি থাকবে এখানে থাকবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যেটা আছে এটা কপি থাকবে মানে এটা তো থাকবেই ওকে স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস মানে এটাও থাকবে এটাও থাকবে দেন এটাও থাকবে standard package plus video video ranking okay আমি যেরকম যেরকম লেখতেছি হুবহুব এটাই লিখবেন এখানে কোনো কিছু চেঞ্জ আচ্ছা। করার দরকার নাই ঠিক আছে তারপরে আমরা দিব হচ্ছে ধরেন বিডিআই কিউ বিডিআই কিউ এটাতে মূলত এসিএ e করতে হয় একটা এক্সটেকশন বা বলতে পারেন একটা tools V I D I Q okay আবার লিখি V I D I Q B D I Q word tube BD অথবা keyword every here keyword keyword okay শুধু একটা ইউজ করি B D I Q set up set up সবগুলো বড় হাতে হয়ে গেছে সেট আপ একটা কাজ করি এখানে ওয়ার্ড দিয়ে আরেকটা এক্সটেনশন আছে দুইটা সবাই ব্যবহার করে এটার নাম হচ্ছে tube BD okay tube BD tube buddy buddy daddy okay এটা tube body tube BD tube ঠিকই তো আছে মনে হচ্ছে এটা বার নামটা মনে হয় ভুল হয়েছে এক second YouTube extension tube BD okay ঠিক আছে তো এটা আমি এখানে কপি করে দিয়ে দিলাম সেট আপ সেট দিতে পারেন নাও চাইলে না দিতে পারেন এটা আমি এখানে কমা দিয়ে দেন আবার নেক্সট দিলাম এবার দিব হচ্ছে channel tags channel tags tags tags channel tags দিব তারপরে দিব হচ্ছে আমরা keyword set up keyword set up keyword set up দিব and and sorry end end screen add করবো end screen okay green indie skin or indie skin দিব কার্ড স্কিন দিব কার্ড আর মনে হয় লিখতে দিবে না ইন্ডি স্কিন কার্ড স্কিন লিখতে দিবে না ওকে থাক আপাতত ইন্ডি স্কিন আর হচ্ছে কার্ড ওকে বিআইডিআই কিউ ঠিকই তো আছে সব কিছু video ranking keyword keyword set দিয়ে দেই সেট আপনাদের set keyword set end card card card cards Thank you. Okay হয়ে গেছে আমার প্যাকেজ এবার আমি এখানে এসে নিচের দিকে তিরিশ ডলার দিয়ে দিচ্ছি এবার চাইলে আপনি এগুলো দিতে পারেন অথবা না চাইলে না দিতে পারেন রিপোর্টিং দিতে পারেন অ্যাকশন প্ল্যান দিতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন দিতে পারেন এগুলো ঠিক মার্ক দিলে হবে কিন্তু এতগুলো আমার দেওয়া দরকার না আমি এগুলো কোনো কিছুই অ্যাকসেপ্ট করতেছি না নিচে যদি এরকম কোনো কিছু আসে আমরা এটা তুলে দিব দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করব ওকে তো এবার আসি হচ্ছে চার নাম তিন নাম্বারটা এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন তো এগুলো আপনি যদি তৈরি করেন সেটা আপনি আবার দেখতে পারবেন কোথায় আমি চলে যাব হচ্ছে আমার ইয়েতে আপনারটা কীরকম হচ্ছে সেটা দেখার জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের প্রোফাইলে প্রোফাইল থেকে আমাদের গিকগুলো দেখতে পারি ওকে আমি এখানে যাব হচ্ছে ডাফট ওকে এখানে দিকে নিচের দিকে লেখা আছে create set up optimize and YouTube channel create and অর্প ম্যানেজমেন্ট তো আমরা এটাতে ক্লিক করি ক্লিক করার পরে এবার আমি যে প্যাকেজটা দিয়েছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যে প্যাকেজটা কীরকম হয়েছে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে এগুলো আছে দেখেন আমাদের ট্যাগগুলো কিন্তু এখানে শো করতেছে তো আমাদের কিন্তু মোটামুটি একটা অংশ হয়ে গেছে টাইটেল হয়ে গেছে কি ক্যাটাগরি হয়ে গেছে এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে এখানে দেখেন কিছু জিনিস আমরা অ্যাড করেছি তো মোটামুটি আমাদের একটা কাজ কমপ্লিট এখন দুইটা জিনিস আছে এই দুইটা কমপ্লিট হলে আমাদেরকে আর চিন্তা করতে হবে না আমাদের গিক পরিপূর্ণ হয়ে যাবে তো ওকে আমরা এখানে আইসা তো আপনি আপনার চ্যানেলটা হচ্ছে হ্যালো জি ভাইয়া আজকে যা প্রবলেম করলো বুঝলাম না ভাই আমরা এটা রেকর্ডিং ক্লাস কি পাবো হ্যাঁ অবশ্যই রেকর্ড তো হচ্ছে আলাদা ব্রাউজারে ও আচ্ছা, আচ্ছা তো সবাই এখন ঠিক আছে ভাইয়া শুরু করেন আমরা কোথায় যেন ছিলাম ওই যে ভাইয়া ওকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না না ভাইয়া এখন তো দেখা যাচ্ছে না ক্লিয়ার না এই জায়গায় ছিলাম মনে হয় হ্যালো ওকে এখানে প্রথমে আমাদেরকে একটা গিগ ডেসক্রিপশন লিখতে হবে গিগ ডেসক্রিপশন লেখার প্রথম লাইনে আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাদেরকে একটা গিকের টাইটেলটা কপি করে দিতে পারি এটা হচ্ছে এসিওর e জন্য বেটার হবে অনেকে আছে যারা গিগ বানানোর সময় সঠিকভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করে না পাশাপাশি কোথায় কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে হবে এগুলো জানে না এটা হচ্ছে অর্ডার না পাওয়ার আরেকটা কারণ হতে পারে অথবা গিক র্যাঙ্কিং না করার এটা একটা কারণ হতে পারে তো আমাদের কি করতে হবে আমাদের টাইটেলটা হচ্ছে হচ্ছে আমি যদি টাইটেলে যাই টাইটেল হচ্ছে YouTube channel create set up optimization okay তাহলে আমরা যেটা করব সরাসরি এখানে লিখব ওয়েলকাম আপনি ওয়েলকাম ইউজ করতে পারেন তারপরে মাই সার্ভিস ডেস্ক ডেসক্রিপশন অথবা মাই সার্ভিস বা মাই সার্ভিস অফারিং এরকম অনেক কিছু লেখা যায় আপনি যেহেতু আপনারা একদম বেসিক তো আমি এখানে লিখবো welcome to welcome to my okay এগুলো সবগুলো প্রথম অক্ষরটা বড় হাতে করে দেবেন my channel welcome to my uh, youtube channel welcome to my create okay create create setup setup opti opti my optimize I will create a setup optimize and design design design service service তার মানে আমি প্রথমে বলে দিলাম যে আমি কি সার্ভিসটা দিতেছি যেমন আমার এই সার্ভিসে welcome to my YouTube channel create set up and optimization বা design service optimize service okay design okay ডিজাইনটা কেটে দিই এখানে প্রথমে আমি লাগাই দিব হচ্ছে একটা main keyword I will create set up I will create set up optimize YouTube channel I will create set up optimize YouTube YouTube channel channel channel YouTube channel create setup. Welcome to my create setup and optimize YouTube channel service বা গিক ওকে গিক এটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা আমি প্রথমে এসে যেটা করব এখানে আমি মাছ বরাবর রাখতে পারি এটা একটু আমরা স্পেস রাখবো এখানে স্পেস রাখলে হবে অথবা এখানে আপনি অন্য কোনো ডিজাইন করতে পারেন তো এটা আমি এটা দেওয়ার পর আমি এটা কি করব বোল্ড করে দিব এখানে বোল্ড দেন এটাকে আমি ব্লু ইয়া করে দিব লাইট করে দিব এই যে দেখেন একটা লাইটের একটা অপশন আছে তাহলে কি আমার এটা লাইট হয়ে গেল এবার আসি নিচের দিকে আমাদের বাকি ডেসক্রিপশনটাকে লিখতে হবে যে এবার ডেসক্রিপশনের ভিতরে চারটা পাঁচটা পার্ট থাকে মেন পার্ট থাকে হচ্ছে চারটা প্রথমে বাইরের কি দরকার পড়বে সেটা তুলে ধরতে হবে সেকেন্ডটাতে আপনার কি যোগ্যতা আছে সেটা তুলে ধরতে হবে এবং বাকিগুলো কি কি তিনি পাবে বা কেন আমাদেরকে পছন্দ করবে এগুলোকে তুলে ধরতে হবে তো আমরা এখানে লিখবো হচ্ছে প্রথমে লিখি আর ইউ ওকে এখানে দেখেন আমি যখন এটা করছি করার পরে এখানে লাইটটা চলে আসতেছে দেন বোল্ট আসতেছে আমি এটা করে দিই বোল্ট কেটে দিলাম লাইটটাও তুলে দিলাম এবার লিখি are you looking looking looking for for for someone আমি এগুলো দিয়ে দেবো কোথায় কি চেঞ্জ করতে হবে সব আমি বলে দিব সমস্যা নয় সামন এবং লাস্টের দিকে কিছু জিনিস বলবো ওইগুলো সব থেকে হেল্প হবে you can are you looking for someone who can who can okay who can এখানেও কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে create create set up set up and optimize অপ optimize optimize optimize uh, your your youtube channel your youtube youtube youtube channel okay full stop আমি ইউজ করে দিলাম ওকে দেওয়ার পর আমি লিখতে পারি ওকে আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজেশন করতে পারে যদি হ্যাঁ হয় if you yes if you if you if you বুঝি নাই yes you are in the right place if you হ্যাঁ এটাই লিখতে হবে কিছু না আমি আজকে জান আপনার কথা লিখবই না রাইট প্লেস লিখবই না <laughs> আচ্ছা ঠিক আছে if you if you okay if you yes এটা হচ্ছে কমন ডাইলেক তো সবাই জানে ওকে আজকে আর আমি লিখতেছি না এটা ওকে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন বানাম তো অনেক hard congratulations congratulations okay congratulations you are it you are right place তাও তো লিখতে হবে দেখতেছি ওকে একটা তো লিখি নাই ওকে কংগ্রাচুলেশন যদি হ্যাঁ শর্ট শর্ট স্থানে আছে কংগ্রাচুলেশন অভিনন্দন সামনে তাকিও না লুক নো ফিউচার এটা লিখবো হ্যাঁ ভাই এটা সুন্দর তা আমাকে ডিসকাশনটা বড় করতে হবে ডোন্ট লুক ফিউচার এটা আপনারা লিখে দিয়েন সামনের দিকে তাকায় না ভবিষ্যতের দিকে তাকায় না তো ওকে কংগ্রাচুলেশন বড় হবে না আমার কারণ আমার প্রথম লাইনটা একটু বড় করতে হবে আমার তো সমস্যা you you are at you are you are add দিয়ে দিই আজকে দেখি অ্যাডে হয় কিনা at the right place in the place না দিয়া রাইট প্লেস রাইট একটু ইংলিশে কোনো ঠিক ঠিকানা আছে নাকি ওইটাই বুঝলেই চললো আর কি বায়ার বুঝলে এলো ওকে এখানে একটা কথা লিখে দিছি তারপরে এবার আমরা লিখি হচ্ছে এবার আমাদের যোগ্যতা লিখতে হবে সেকেন্ড লাইনে ওকে আই হ্যাভ এখানে আপনি যা খুশি লিখতে পারেন হ্যাঁ অনেকগুলো হ্যাঁ হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি এই যে আগে যে ক্লাসগুলো করেছেন ইউটিউবে মানে যা শিখাইলেন ওইগুলো দেখে শিখে তারপরে কি মানে দিক তৈরি করে ফেলবো হ্যাঁ মাঝখানে মাঝখানে মাঝখানে দুই দিন সময় আছে হ্যাঁ দুই দিনের ভিতরে করেন আচ্ছা। না না কোনো সমস্যা নাই রিক্স হলে তো আমরা তো আছি রিক্স হয়ে যাবে কই আচ্ছা, মানে আমরাও চেক না করে পাবলিশ করতে দেই না সমস্যা নাই ট্রেনিং ট্রেনিং ট্রেনিং টি আমি লিখতেছি সমস্যা নাই টি আর টি আর এ ওকে টি আর এ আই অ্যান তারপরে হতে পারে জি ওকে ট্রেনিং ট্রেনিংয়ের তো বড় হাতে হবে না এখানে কারণ এগুলো সব ছোট হাতের training on on YouTube YouTube ইউটিউবে খালে এইভাবে লিখতে হয় ইউটিউব চ্যানেল ইউটিউব আমার তাহলে কি YouTube channel create course course course Oh, also also also skill is skilled skilled on how how to make to make লেখা যায় make youtube youtube logo uh, logo banner banner outro intro intro intro intro video videos okay video videos videos the okay videos mm, total total ends and জি বলেন আচ্ছা, আচ্ছা, একটা টিপ এটা আবার বাংলা করে দেখতে হবে যে আমরা কি আবার ভুলভাল লাগতেছি কিনা ওকে ইউটিউব চ্যানেল এগুলো হচ্ছে কি এই এই দুইটা তিনটা লাইন উপরেটা ঠিক রাখবেন হ্যাঁ আর নিচেকারটা আপনার মতো লিখবেন এখানে বলতে পারেন যে আমার দুই বছরের অভিজ্ঞতা বা এক বছরের অভিজ্ঞতা আছে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমি ইউটিউব চ্যানেলের এগুলোতে খুবই স্কিল আছে আমার যেমন বলতে পারেন অলসো স্কিল এইগুলো দেবেন ইউটিউব লঘু ব্যানার এগুলো যেগুলো আপনি শিখাইছি ওইগুলো দিবেন দেওয়ার পরে এগুলো হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ মানে অবশ্যই ক্যানভার চোদ্দ গোষ্ঠী নিয়ে ভিডিও আছে সমস্যা হবে না হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে দিব সমস্যা নাই okay I know I know maintain okay maintain man train maintain wall YouTube YouTube terms and condition U T U T terms U T মানে হচ্ছে সংক্ষিপ্তরে ইউটিউবের বলা হয় U T okay terms terms terms and and ও জাপানি টিভি ওকে আমরা ক্লাসের বাইরে অতিরিক্ত কথা না বলি এটা ভালো ক্লাসের শেষে হ্যাঁ। অনেক কথা বলার জায়গা আছে সমস্যা নাই এই তো ইউটিউবে চলে যাবে বুঝছেন কিছু জিনিস শুধু যাবে না guideline guide guide guide line and and update update of YouTube. Okay এবার দেখি কি লেখলাম উল্টাপাল্টা গুগল ট্রান্সলেট করি এখানে গুগল ট্রান্সলেট কিছু অন্যরকম মনে হতে পারে কিন্তু একজাক্টলি এটাই হবে আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ এবং অপটিমাইজেশন করতে পারে যদি হ্যাঁ যদি হ্যাঁ হয় অভিনন্দন আপনি সঠিক জায়গায় আছেন আমার ইউটিউব চ্যানেল তৈরি কোর্সে একাডেমিতে প্রশিক্ষণ আছে ওকে এছাড়া YouTube logo banner outdoor intro video total ইন্স এবং আউট আকর্ষণীয় আউটটো ওকে আউটডো আকর্ষণীয় ইউটিউব চ্যানেল তৈরি করতে পারদর্শী আমি জানি সমস্ত ইউটিউব নিয়ম শর্তবলী সম্প্রদায় নির্দেশক নির্দেশিকা এবং ইউটিউবের আপডেট করা ওকে একটু অন্যরকম মনে হইতেছে কিন্তু এগুলা সঠিক হয়েছে আর কি সমস্যা নাই চলবে এবার এটা আমাদের প্রথম কাজ শেষ আমাদের এটা দিয়ে দিব এবার আসি হচ্ছে নেক্সট যেটা আমাদেরকে তৈরি করতে হবে হ্যাঁ দিতেই হবে সেটা হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন সার্ভিস এখানে আপনি লিখতে পারেন include service service description my service description এগুলো অনেক কিছু ব্যবহার ব্যবহার করা যায় হ্যাঁ এটা কিছু না ডেসক্রিপশন ডেসক্রিপশন ডেসক্রিপ descriptions okay descriptions descriptions that three description okay description my service description okay my service এটাই কোনো কপিরাইট নেই ওকে এই কথাটা সবাই লেখে তাদের সার্ভিস ডেসক্রিপশনটা ওকে এটা কপি করলাম আপনি কপি করলে স্মার্ট চুরি করতে হবে ওকে এখানে কিছু স্মার্ট চুরির সিস্টেম আছে ওগুলো আমি একটু পরে বলে দিতেছি তো এখানে আপনি দিলেন এই সার্ভিসের ভিতরে কি কি থাকবে প্রথমে আপনি এখানে ব্লুটিং করে দিতে পারেন অথবা নাম্বারিং করে দিন ওকে নাম্বারিং করে দিলাম এখানে প্রথমে লেখেন ক্রিয়েট ক্রিয়েট কী কী সার্ভিস থাকবে এগুলো আপনাকে তুলে ধরতে হবে এখানে যে আপনার সার্ভিসটা কেন কিনবে মানুষ okay create full full YouTube channel YouTube YouTube channel এই এই সার্ভিসের ভিতরে আমরা প্রথমে করবো ইউটিউব চ্যানেল তৈরি করব তারপরে আমরা দিতে পারি হচ্ছে attractive attractive okay attractive attract tip attractive logo logo design design করব attractive logo design and and and banner banner বা channel art attractive logo logo and banner okay logo and banner with English with the design তারপরে আমি দিতে পারি হচ্ছে ফুল চ্যানেল এসিও ফুল কারণ ইউটিউব কথাটা বেশি লিখতে পারবো না চ্যানেল এসিও e তিন চার নাম্বারে দিব হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এগুলো হচ্ছে লিঙ্ক করা মানে আপনার ওয়েবসাইট থেকে কীভাবে আর আপনার সোশ্যাল নেটওয়ার্কগুলোতে পৌঁছাতে পারবে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনস ওকে ইন্টিগ্রেশন পাঁচ নাম্বারে দিতে পারি হচ্ছে ধরেন প্লেলিস্ট তৈরি করব play play play play play list playlist তৈরি করব তারপরে আমরা চ্যানেল ভেরিফাই করব channel verify verify okay verify করব তারপরে আমরা দিব হচ্ছে সেকশন তৈরি করব সেকশন ওই যে আমরা যে কথাগুলো আমাদের প্রাইসিংয়ে লিখছিলাম সেগুলো এখানে তুলে ধরার ট্রাই করব সেকশন তৈরি করব খালি আমাদের পয়েন্টগুলো বাড়াতে হবে আর কি end screen end screen end screen দিব end screen or card screen okay and cart cart okay add to add end screen and card screen তারপরে আমরা দিতে পারি হচ্ছে ম্যাকে ভিডিও ওকে ভিডিও তৈরি করব মেক ভিডিও ভিডিও তৈরি করব অনেকগুলো দিয়ে ফেললাম তারপরে আমরা কি দেওয়া যায় ওকে অ্যাড আমাদের মেনগুলোই তো হয় না এখনো অ্যাড ট্যাক্স আমরা ট্যাক্স অ্যাড করব ওকে কোন মহাপুরুষ এতক্ষণে আসার সময় পাইল বুঝলাম না তেইশ জনের ভিতরে ক্লাসে আজকে মানুষই নাই আমারও ক্লাস নেওয়ার খুব একটা রুচি ছিল না আজকে খুব গম পাইতেছিল ওকে তো এখানে আমরা লিখবো হচ্ছে অ্যাড করব হচ্ছে ট্যাক্স অ্যাড করব তারপরে আমরা চ্যানেল চ্যানেল কিওয়ার্ড বা channel tags set up tag tag tags set up সালমাপুর কি নতুন অর্ডার করছে হ্যালো <clears throat> একবার ক্লাস দেখলাম তো হচ্ছে তো আজকে তো নতুনদের আবার দেখি এতক্ষণ পরে যে লিঙ্ক তাই দেখুন কি অবস্থা দেখি ওকে ওকে সমস্যা নেই apply Google apply for Google AdSense Google AdSense AdSense তেতারি অ্যাডসেন্স চোদ্দোটা হয়ে গেছে বিডিআই কিউ সেট আপ করতে পারি B D I Q B I D I Q B D I B I D I Q আর tube BD tube buddy valley তারপরে আমরা দিতে পারি হচ্ছে পারফেক্ট ডেসক্রিপশন ইউজ করতে পারবি channel description set up set perfect perfect perfect set up perfect description descriptions okay description ah, দেওয়া যাবে না ইউটিউব চ্যানেল আরো অনেক কিছু আছে ম্যানেজ ম্যানেজ ম্যান্ট ওকে আর লেখার দরকার নাই অনেক লিখে ফেলছি পরে দেখা যাবে যা ভালো বাসবো ম্যানেজমেন্ট এবার আমরা মাই সার্ভিস স্পেশালিটিটি লিখতে পারি মাই সার্ভিস মানে হতবা লিখতে পারি why choose me my service speciality স্পেশা স্পেশালি স্পেশালিটি এটাও বোল্ড করে দিয়ে দেবো আমরা ওকে এবার এটা কমিয়ে দিই এবার লিখতে পারি অল ওয়ার্কস ম্যানুয়াল অল এটা লেখার তো কিছু নাই ওকে এটা ফুলটিং করে দিই ওয়ান টাইম টাইম ডেলিভারি তারপরে আমরা লিখতে পারি all of all of my work is manually manual তারপরে আমরা লিখতে পারি honestly honest honestly honestly and perfect perfectly while do your job any problem problem and a problem solving solving okay ability ability ability ability ability ability okay ability okay a b i l i t y ability full described dis no described লেখো না ডিডিকেট লেখো ডিডিকেট ওকে ডিডিকেট ডিডিকেট dedicate okay এটা হয়ে গেছে নিচে আপনি লিখতে পারেন আর লেখার দরকার নেই নিচে লিখবেন হচ্ছে অর্ডার করার আগে মানে আমার সাথে যোগাযোগ করো আপনার যা খুশি অনেকগুলো গিক দেখে এখানে নিচে একটা কথা লিখে দিবেন বা অন্যের যে কথাটা ওইটাই আপনি বাংলা করে আপনার ভাষায় লিখবেন তো এটা শেষ হওয়ার পরে এটাও আমি দিয়ে দিতেছি আপনাদেরকে এবার আসেন কোথায় কি চেঞ্জ করবেন সেটা যদি বলি এই যে উপরের যে লাইনটা আছে এটা ঠিক রাখবেন কোনো কিছু হবে না হুম আর এখানে এগুলো আপনি চেঞ্জ করে ফেলবেন এখানে অন্য কোনো কথা আপনি যদি লিখতে পারেন লিখবেন আর এখানে যতগুলো কথা আছে এগুলো সবগুলো ইউজ করবেন সেটা কি প্রথমটা ঠিক রাখবেন সেকেন্ডটা ঠিক রাখবেন আর ফুল চ্যানেল এগুলা ধরেন তিনেরটা পাশে দিবেন পাশেরটা সাথে দিবেন সাতেরটা পাশে দিবেন মানে উলট পালট করে এইগুলোই লিখবেন এবং এগুলো ওয়ান টাইমটা ঠিক রাখবেন আর এগুলো উলট পালট করে দিবেন তাহলেই কোনো সমস্যা হবে না আর যদি হুবাহুব আমারটার মতো কপি করেন যে আমি দিলাম ওইভাবে আপনারা দিয়ে দিবেন তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন তাহলে আমি এটাও দিয়ে দিই আপনাদেরকে তো এটাও আমি দিয়ে দিলাম ডেসক্রিপশনটা এটা শুধু একটু চেঞ্জ করে নেবেন তাহলে আপনার ডেসক্রিপশনটা এইটটি পার্সেন্ট হয়ে গেল তো এবার আমরা চলে আসব হচ্ছে আবার আমাদের এখানে হ্যাঁ, মানে এই যে উপরেরটুক ঠিক রাখবেন সমস্যা নাই এইটুকু ঠিক রাখবেন যেভাবে আছে এরকম ঠিক রাখবেন এবং নিচের যে জিনিসগুলো আছে এই লাইনটা আপনি চেঞ্জ করতে পারেন ধরেন স্কিল এই পর্যন্ত চেঞ্জ করতে পারেন অ্যান্ড স্কিলের এইটুকের ভিতরে আপনি এগুলো উলুট পালট করে দেন দেন ইন্টুটা আগে দেন ব্যানারটা লোগোর পরে দিচ্ছেন না আরও এগুলো অন্য কিছু লিখতে পারেন অন্য ভাষায় লিখতে পারেন এগুলো চাইলে কিছুটা চেঞ্জ করে লিখবেন আপনার মতো করে অনেকগুলো ঘিক দেখে আপনাকে এইটুকুই খালি চেঞ্জ করে লিখতে হবে আর কোনো কিছু লিখতে হবে না আর যে নিচেকারগুলো দেখতেছেন না এই দুইটা ঠিক রাখবেন এবং এইগুলো দুইটা ঠিক রাখার পরে এইগুলো যে আছে তিন নাম্বারটা ধরে চারে দিবেন চারেরটা পাশে দিবেন আবার পাঁচেরটা চারে দিবেন উল্টাপাল্টা করে দিবেন এগুলো সবগুলো এবং লাস্টের যে ম্যানেজমেন্টটা আছে এটা ঠিক রাখবেন আর এগুলো প্রথমটা ঠিক রাখবেন আর বাকিগুলো উলট পালট করে দিবেন মানে উল্টাপাল্টা ঠিক আছে হ্যালো ওকে এটা দেওয়ার পর আমরা সেভেন কন্টিনিউ করব ওকে এখানে বলতেছে সেভেন কন্টিনিউ করার পরে আমাদের বলতেছে আমাদের টার্মসটা বাইরে চলে গেছে মানে হচ্ছে আমাদের ওয়ার্ডটা বেশি হয়ে গেছে ইউটিউব কথাটা বেশি হয়ে গেছে তো এবার আমাদের ইউটিউবটা কমাইতে হবে ওকে দেখি তো তো আমার ইউটিউবটা বেশি হইলো দেখি কয়বার লেখছি আমি ইউটিউব কন্ট্রোল সিটা কপি করলাম ইউটিউবটা কপি করে উপরে দিলাম দেখেন কতবার ইউটিউব লেখছি তো আমাকে তিনবারের উপরে ইউজ করতে দিবে না তো আমি একটা কাজ করি এখানে কিছু সিস্টেম অবলম্বন করো ওকে একটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এটাও ইউজ করে দিলাম ওকে এখানে ইউটিউব আছে আমি শুধু ইউটি ইউজ করি ইউটি ওকে আর আছে তিনটা হয়ে গেছে এবার হবে ইনশাল্লাহ এবার দেখি সেভেন কন্টিনিউ করি হ্যাঁ এবার কী ধরছে আবার ইউটিউব ধরছে ওকে তো ওকে ব্যাপার না এখানে ইউটিউব কথাটা না লিখে ইউটি লেগে দিই ইউটি ওকে এবার হবে সেভেন কন্টিনিউ হ্যাঁ এবার হয়েছে দেখছেন সেভেন চেঞ্জ চলে আসছে তো এবার আমরা এখানে চলে আসবে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে কি আপনি বাইরের কাছে কি কি নিলে কাজটা শুরু করতে পারবেন হ্যাঁ তো আমরা এখানে অ্যাড এ নিউ কোশ্চেন্স এখানে আমরা অ্যাড করব এখানে আমরা লিখব হচ্ছে প্রথমে আমরা ফ্রি টেক্স আছে আর এটা আমরা অ্যাটাচমেন্ট করে দিব এখানে আপনি প্রথমে প্রথমে তার channel channel name name or idea যদি না থাকে আইডিয়া আইডিয়া দিবে নাম না থাকলে আইডিয়া দিবে দুই নাম্বার দিবে হচ্ছে description descriptions descriptions description or logo use করতে পারি ওকে ডেসক্রিপশন তিন নম্বরে ধরেন দিতে পারে হচ্ছে লঘু চ্যানেল ওকে এখানে আমরা চ্যানেল চ্যানেল আর্ট এগুলো থাকলে দিবে না থাকলে দিবে না ওকে এটা দিয়ে দিলাম চার নম্বরে দিব হচ্ছে আমরা আর কি হলে কাজটা শুরু করতে পারি শেষ করতে পারি লোগো গেল চ্যানেল আর্ট গেছে সবই তো গেছে তাহলে ওকে মেল অ্যাড্রেস লাগবে না আমাদের মেল অ্যাড্রেস করে তারপরে তার অ্যাডমিন করে দেবো সমস্যা নাই আর চার নম্বর লোগো আর্ট হয়ে গেছে ডেসক্রিপশন হয়ে গেছে বুঝি নাই আপনার কথা না না এই দুইটা লাগবে ওকে ভালো একটা জিনিস বলছেন এই দুইটা আলাদা জিনিস এখানে আমরা ওয়ার এখানে ইয়া করে দিতে পারি অ্যান্ড অ্যান্ড ইউজ করে দিতে পারি চ্যানেল লোগো হচ্ছে আপনার চ্যানেলের একটা জায়গা আছে লোগো লোগো জিনিসটা হচ্ছে তো সবাই বুঝে ধরেন ফাইবারের একটা লোগো আছে হ্যাঁ একটা ব্র্যান্ডের একটা লোগো থাকে যা সহজে মানুষ চিনতে পারে এবং কভার হচ্ছে ওই যে আমাদের যেমন ফেসবুকের একটা ছবি থাকে পেজের ভিতরে তারপরে কিন্তু আবার দেখা যায় যে আমাদের একটা ওই পেজের হ্যাঁ, পিছনে কভার দিতে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাই তো এটা দিতে হবে লোকো চ্যানেল আর্ট ওই হয়ে গেছে তো এবার কি দেওয়া যায় ওকে আর কিছু না হলে চলে ওকে যদি তার চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে ম্যানেজার অ্যাক্সেস ম্যানেজার অ্যাক্সেস এটাও দিতে পারবে না অথবা এটা না হলে চলে এটা লাগবে না থাক এনাফ এটি হলে আমি কাজ শুরু করতে পারবো তো এটা হয়ে গেল এইখানে আমরা অ্যাড করে ফেলবো এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করবো তো আমাদের মেন জায়গায় এবার নিয়ে আসবে তো ওকে ওকে এখানে দেখেন কিছু জিনিস বলছে তারা আপনার গিকের ইমেজ কীরকম হবে সে সম্পর্কে তারা আমাকে একটা আইডিয়া দেওয়ার মানে চেষ্টা করতেছে গিকের সাইজ কত হবে ম্যাক্সিমাম সাইজ কত হবে গিক কী কী থাকবে না সব কিছু এই টার্মস অ্যান্ড কন্ডিশন পরে নিয়েন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন আমার সে এগুলো লাগবে না আমি এগুলোতে এক্সপার্ট আছি সমস্যা নেই তো আমরা চলে আসবো হচ্ছে গিকের এই জায়গায় আমাদের গিকটা বানাইতে হবে ক্যানভাতে আমি এগুলো সব কেটে দিলাম আমি সব কেটে দিব এগুলোর আর আমার কোনো দরকার নাই এগুলোর আর কোনো দরকার নাই তো আপনি প্রথম অবস্থায় চেন মানে লোক মানে ব্যানার বানাইতে একটু সমস্যায় আপনি চলে আসবেন ক্যানভাতে ওকে আমি আমার চ্যানেলে চলে যাই এখান থেকে ক্যানভা ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন আপনার অ্যাকাউন্ট থাকলে ক্যানভা ক্লাসটা দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করতে হয় কোন টুলসের কী ব্যবহার এগুলো সমস্ত কিছু বলা আছে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিতেছি যে কোথা থেকে কিভাবে ডিজাইন করতে হয় বেসিক আইডিয়া তো আমি এখানে ক্যানভাতে চলে আসলাম ওকে পনেরো বিলিয়ন ডিজাইনার এখানে আছে ডিজাইন আছে ওকে এত মানুষ তো ওকে দেখেন আমার সম্পূর্ণ ডিজাইন আমি এখান থেকে করি তো এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন নতুন ডিজাইন তৈরি করে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে দেখেন কাস্টম সাইজ লেখা আছে আমরা এখানে ক্লিক করব তো এখানে আমাদের ডিজাইন আছে হচ্ছে ইউ মানে আমাদের ফাইবারে গিগ ডিজাইনের সাইজ মানে আমরা যে ডিজাইনটা করবো এটা সাইজ কত এখানে কয়েকটা সাইজ আছে চারশো তিরিশ বারোশো আশি বাই সাতশো উনসত্তর আমরা এটা ইউজ করতে পারি আর যদি মনে করেন যে না এখানে লিখবেন প্রথমে লিখবেন বারোশো আশি তারপরে লিখবেন হচ্ছে সাতশত উনসত্তর সাতশো উনসত্তর এটা লেখে ক্রিয়েটে ক্লিক করলে সেম এই জায়গায় নিয়ে আসবে ওকে আমার কিন্তু এই জায়গায় নিয়ে আসলো তো আমি একদম বেসিক ডিজাইন করব তো আমি এখান থেকে দেখেন এখানে অনেক কিছু আছে এলিমেন্টস এগুলো সবই আমি দেখাচ্ছি তো আমি একটা কাজ করি প্রথমে ইউটিউবের কিছু কালার থাকে ব্যানারে কিছু কালার থাকে কীরকম ডিজাইন হয় দেখাই ওকে এখানে দেখেন লাল কালো এবং হচ্ছে সাদা এই টাইপের ব্যানারগুলো ইউটিউবে বেশি লাইক করে আর যখন আপনি অ্যাকাউন্ট করবেন অবশ্যই মে মাসের নামে অ্যাকাউন্ট করতে হবে কারণ মে মাসের অর্ডার বেশি আসে ঠিক আছে ছেলেদের থেকে তো এগুলো খেয়াল করতে হবে দেখে লাল কালো আর হচ্ছে সাদা এই ব্যানারগুলো সব থেকে বেশি এখানে চলে ওকে আমি একটা কাজ করি একটা আমাদেরই এক লোক আছে তার YouTube channel create okay create create YouTube channel তো আমরা এখানে ক্লিক করব এই যে দেখেন এই ব্যানারটা আমরা কপি করতে পারি এটা আমাদেরই এক আমাদের এক ব্যাস পরের স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের ফারুক ভাইয়ের ওয়াইফের অ্যাকাউন্ট তো এই এটাই আমরা কপি করতে পারি এখানে কি লেখছে ক্রিয়ার সেট আপ ডিজাইন এবং অপটিমাইজেশন ওকে ক্রিয়েট ডিজাইন এবং optimization create set up design and optimization copy করলাম এবার আমি চলে যাব কোথায় ক্যানভাতে ক্যানভাতে আসলাম ওরা ওই কালারটা দিছে আমি এখানে ব্ল্যাক দিব তো ব্ল্যাক দেওয়ার জন্য এখানে দেখুন উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা আমি কালো করে দিলাম তাহলে হবে অথবা লাল করে দেন তাহলে হবে ঠিক আছে আপনি অনেকগুলো নিতে পারেন আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন ওকে আমি একদম টুক টুকটুকা লাল দেব ওকে ওকে আমার ওকে এটাই থাক আমি এখান থেকে আমি দেখেন আপলোড যদি আপনার বাইর থেকে কোনো ইমেজ আনার দরকার পড়ে তাহলে এখানে ক্লিক করবেন আপলোড তাহলে আপনার কম্পিউটার থেকে আপনি ইটা নিতে পারবেন আপনার যদি কোনো লোগো ব্যানার যে কোনো ইমেজ আনার দরকার পড়ে তাহলে এখান থেকে সিলেক্ট করলেই হয়ে যাবে আপনার এখানে যাওয়ার আমি এটা সিলেক্ট করব বা এটা সিলেক্ট করতে আমি এটা নিতে চাচ্ছি তাহলে এটার উপর ক্লিক করলেই এটা চলে আসবে এখানে দেখছেন এভাবে আনতে হয় এখানে এটা হচ্ছে আপলোড অপশন থেকে আনতে হয় তো আমি একটা কাজ করি আমি একটা ব্যানার ডিজাইন করার আগে ওকে সালমাপুর ছবিটা ব্যবহার করি এটা মাটা মোটামুটি খারাপ না ভালোই আছে চলবো এবার এটা দিয়ে দিলাম ছবি একটা দিয়ে দেওয়ার পর সালমাফা আছেন হ্যালো ওকে এখানে আমরা কি নিয়ে আসবো দেখেন এখানে এলিমেন্টস আসবো আমরা এলিমেন্টস আসলে এই শেপগুলো পাবো লাইন অ্যান্ড শেপ নামের এক এই অপশনগুলো আমি কি করব এগুলো সবগুলো আগে ছোট করে দেই এটা আমি সাদা করে দিতে পারি অথবা কালো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন কালো কালোটা বেশি ফুটে ইউটিউবের ভিতরে তো এটা আমি বরাবর নিয়ে আসলাম ওকে এটা আমি উপরের দিকে দিয়ে দিলাম এটা হচ্ছে একটা বর্ডার তৈরি করবেন চারোদিক দিয়ে বর্ডারগুলো দেখতে থ্রি ডি মুডের মতো লাগবে থ্রি ডি লাগবে আর কি ওকে দিয়ে দিলাম এটা ডুপ্লিকেট করলাম এখানে ডুপ্লিকেট করে নিচের দিকে নিয়ে আসবো ওকে সেমভাবে আবার ডুপ্লিকেট করলাম এখানে যে প্লাস একটা আইকন আছে এটা দেবল হয় ডুপ্লিকেট করা হয় মানে একটা ডিজাইনকে ডুপ্লিকেট করতে পারবেন এটা আমি এইদিকে দিয়ে দিলাম ওকে সেমভাবে আবার ডুপ্লিকেট করলাম এইদিকে দিয়ে দিই ওকে ওকে হয়ে গেছে মোটামুটি তো এবার একটা কাজ করি এখানে প্রথমে একটা বড় শেপ নিব ধরো বড় শেপ কোনটা এটা তো এটা আমি ধরে লালের ভিতরে কোন কালারটা যায় চা ওকে আমি সাদাটা নেই সাদাটা ওকে একটু ছোট করে নিচের দিকে দিয়ে দিই এটা সমান করে দিলাম দুইটা একসাথে ওকে হয়ে গেল তো এখানে আমি নিয়ে যাবো হচ্ছে টেক্স ট্যাক্সের এখানে আসে হেডলাইন এখানে ক্লিক করবো এখানে এসে আমি লিখতে পারি হচ্ছে ওই যে এইগুলো create okay create set design এটা কোথায় দিব এটা দিব হচ্ছে উপরে হ্যাঁ এটা নিচের দিকে নিয়ে আসি দেখতে যেন ভালো ভালো লাগে আর কি তো এটা এখানে দিয়ে দিই এটা ছোট করেন তাহলে কমপ্লিটলি বসাতে পারবেন যদি না হয় তাহলে একটা কাজ করা যায় ফন্টটা চেঞ্জ করে দেবেন উপরে দেখে লেখা আছে ফন্ট আমরা একদম বেসিকভাবে তৈরি করতেছি আপনি আপনাকে আরও এক্সপার্টভাবে তৈরি করতে হবে ওকে কারণ একটা বেড়ার বাড়িতে কমসে কম এক থেকে তিন ঘন্টা সময় লাগে অনেক সময় লাগে এখানে আমি ফন্টগুলো নেই এখান থেকে দেখি কোনটা ভালো লাগে ওকে এটা যায় আপাতত এটাই কপি করা যায় এটার শেপটার একটু বড় হলে বেটার লাগে আমরা এখানে যাইয়া লাইন শেপটার স্পেস কমাই দিই ওকে কমায় দিলাম এবার এটাকে আর একটু বড় করা যাবে কালারটা আমরা কালোর জায়গায় অন্য কালার দিতে পারি সাদাটাই বেটার লাগতেছে okay okay create set up design and optimize একদম বেসিক আমি দুই মিনিটের ভিতরে ব্যানার তৈরি করতেছি তো এখানে আমরা লিখতে পারি ইউটিউব চ্যানেল কী লেখছে এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট তাহলে আমরা লিখতে পারি YouTube channel channel okay create লেখার দরকার নাই যেহেতু আমি উপরে লিখছি এই কথাগুলো তাহলে এটাই আমি এখানে পেস্ট করে দিতে পারি তো এইগুলো কথাগুলো সবগুলো বড় হাতের দিয়ে দেবে সবগুলো বড় হাতের ইউটিউব তো ধরেন এটাই মোটামুটি চলে তো এটাই লিখে দিলাম এখানে দিয়ে দিলাম এগুলো একদম বেসিক হয়ে যাইতেছে ধরেন কালারটা কোন কালার দেওয়া যায় সাদা ওকে ঠিক আছে এটাই চলুক আপাতত YouTube channel create set up optimize একটা কাজ করি আবার এলিমেন্টে চলে যাই এখান থেকে লাইন শেপটা নেই এখানে ফ্রেমসে আসি কালারটা ভালো লাগতেছে না মানে এই ফ্রেমটা নেওয়া নেই ভালো লাগতেছে না এটা আমি বর্ডারটা ইউজ করতে পারি তো এটা আমি এখানে দিয়ে দিই কথাটা কালো করে দিই আর এটা করে দেই হচ্ছে সাদা এবার মনে হইতেছে কিছু একটা চোখে লাগতেছে okay YouTube channel create set হয়ে গেছে এবার আমাদের বাকি পয়েন্টগুলো আমাদের এখানে দিতে হবে তো পয়েন্টগুলো কি কি নিচের দিকে নিয়ে আসি এখান থেকে আমরা আমাদের পয়েন্টগুলো দিতে থাকি পয়েন্টগুলো হচ্ছে কি লেখা আছে design channel art logo okay এটা আমরা কথাটা লিখতে পারি ডিজাইন চ্যানেল আর্ট লোগো তো এই ফন্টটা আমি নিচে উপরের ফন্টটা কপি করতে পারি অথবা এখানে টেক্সে যায় ফন্ট নিয়ে আসে একটা design design design okay design channel channel logo and art art এটা দিয়ে দেই এটা একটু ছোট করে দিয়ে দেই এটা সাইজটা কমায় দিই এটা দেখতে ভালো লাগতেছে না ওকে তো কালারটা আমরা অন্য একটা কালার দিতে পারি কালার সাদা বনাম হচ্ছে লাল এটা ইউজ করতে পারি একদম বেসিক হয়ে যেতেছে ওকে আমরা আবার এলিমেন্টসে যাই ইউটিউবের একটা আইকন নিয়ে আসি ইউটিউব ইউটিউব সাদা করে দেই দেন ভিতরেরটা কালো করে দেই ওকে একটা হয়ে গেল এবার এটা আবার ডুপ্লিকেট করি সেমভাবে তো এখানে অন্য একটা কালার দিতে পারি পিছনের কালারটা কালো দেই কালো সাদা এখানে আমরা ইউজ করতে পারি হচ্ছে কি লাগছে SEO keyword set SEO keyword keyword বলেন কিছু বলতেছেন হ্যালো আনমিট হয়ে যান একটু তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে ওকে কালার এটা যাচ্ছে না ওকে এই কালারটা যায় তো এটা আমরা এখানে লিখতে পারি কি লেখা যায় অন্যটাতে আমরা কপি করতে সব intro intro and outro video okay intro and outro video intro intro and outro video video intro and outro video এখানে আমরা মেক কথাটা লিখে দিতে পারি মেক বা ক্রিয়েট মেকে ইন্ট্রো অ্যান্ড আউটটু ভিডিও সেমভাবে আবার ডুপ্লিকেট করি তো আমি এখানেও এই কালারটা চেঞ্জ করে দিই এটা আমরা আরেকটা কালার দিতে পারি ইউটিউবের একটা বেস্ট কালার এটা এটা আমরা কালো করে দিতে পারি কালো বা সাদা হ্যাঁ কালোতে বেটা লাগতেছে তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে চ্যানেল ভেরিফাই দেখি তো channel verify okay channel channel verify channel verify করবো আর কিছু না দিলেও সমস্যা নাই মোটামুটি একটা ডিজাইন হয়েছে খুব একটা প্রফেশনাল না তারপরেও চলবে খারাপ না দেখি তো কালার কোনটা করলে বেটার লাগে ওকে এটাই পারফেক্ট চলবে খারাপ না ছবিটার কালারটা একটু অন্যরকম করে দিই ইট ওকে কথা কি শোনা যায় কোনো প্রবলেম আছে কথায় না শোনা যাচ্ছে ওকে দেখেন ছবিটা একটু উজ্জ্বল করে দিতে পারি আর একটু কিউটনেস বাড়ায় দিই এইটা টাকা দিবে কে আমারে ওকে হয়ে গেছে একটা চ্যানেল আপাতত মানে একটা ব্যানার হয়ে গেছে এবার আমি এটা সেভ করে ফেলি অবশ্যই সেভ করার আগে আপনার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেওয়ার পর এখানে ডাউনলোড করব ডাউনলোড ডাউনলোড করে ফেলছি এবার আসি হচ্ছে আমার গিকের এখানে চলে আসব গিক ওকে ডাউনলোড হয়ে গেছে সেমভাবে গিকের এখানে আসি আগের মতো যেখানে ছিলাম এখানে দেখেন ব্রাউজ লেখা আছে ব্রাউজে ক্লিক করবো ব্রাউজে ক্লিক করার পরে আপনার যে ফটোটা ডাউনলোড করছেন সেটা এখানে দেখাবে আমারটা ডাউনলোড করছি এটা আমি এটা মানে ক্রিয়েট যেটা করছি ওইটাই আমি এখানে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম হয়ে গেছে এখানে এবার আমি যেটা করব আর কোনো কিছু করার দরকার সেভ অ্যান্ড কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর আপনাকে এখানে বলবে গিক পাবলিশ করতে আপনি কখনোই গিক পাবলিশে ক্লিক করবেন না আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে প্রোফাইলে প্রোফাইলে ওকে প্রোফাইলে চলে আসবেন তাহলে আপনার